সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কাছে দূরে পৃথিবীর যে প্রান্তে বসে আপনি আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রত্যেককে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বরেন্দ্র অনলাইন টেলিভিশনের মাহের রমজানে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হেলটেক মাহের রমজানের স্বাস্থ্য ভাবনা অনুষ্ঠান উপস্থাপনা এবং গ্রন্থনায় আপনাদের সঙ্গে রয়েছে আমি হাসান আবাবিল আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি Hilltech real estate and builders মাহের রমজান মাস জুড়ে অ্যাপার্টমেন্ট বুকিংয়ে দিচ্ছে আকর্ষণীয় উপহার আজকে মাহের রমজানের স্বাস্থ্য ভাবনা অনুষ্ঠানে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের সম্মানিত আলোচক doctor Mohammad Fazlul Kabir Pavel medical officer neuro medicine বিভাগ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল স্যার আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি অনেক ধন্যবাদ আপনাকে উপস্থিত শ্রোতা শ্রোতা যারা আজকে শুনছেন তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠান শোনার জন্য ধন্যবাদ স্যার আপনি অনেক মূল্যবান সময় ব্যয় করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের এই বরেন্দ্র টিভির স্টুডিওতে এবং আপনার মাধ্যমে আমরা প্রত্যাশা করছি আজকে পৃথিবীর যেই প্রান্ত থেকে আমাদের এই দর্শকরা অনুষ্ঠান দেখছে তারা বিভিন্ন রকম বার্তা পাবে হ্যাঁ স্যার আপনি নিউরো মেডিসিন বিভাগে আছেন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের পেশেন্ট আপনি হ্যান্ডেল করে থাকেন স্যার এই যে মূলত আমরা স্ট্রোকের সাথে মেডিসিন একটা সম্পর্ক দেখতে পাচ্ছি এই স্ট্রোকটা আসলে কি কেন হয় এই বিষয়ে যদি একটু আপনি প্রাথমিক ধারণা দিতেন আমাদের অডিয়েন্সকে অনেক ধন্যবাদ আসলে আমাদের যে নিউরোমেডিসিন ওয়ার্ড এখানে সবচেয়ে বেশি যে রোগীগুলো আসে তাদের মধ্যে হচ্ছে স্ট্রোকের রোগী সবচেয়ে বেশি আমরা পাই এরপরে যেটা পাই যে অজ্ঞান হয়ে যাওয়া যেটার আমরা মূল কারণ হিসাবে যেটা ধরি যে ব্রেন ইনফেকশন এটা ব্রেনের চারিদিকে একটা আবরণ থাকে যেটাকে আমরা মেনিনজেস বলি এখানে ইনফেকশন হতে পারে যেটাকে আমরা মেনিনজাইটিস বলি আর একটা অসুখ পাই যেটা ব্রেনের ভিতরে ইনফেকশন সেটাকে আমরা এনকেফালাইটিস বলি মূলত এই তিনটা অসুখ আমাদের সবচেয়ে বেশি আসে নিউরোমেডিসিন ওয়ার্ডে আরেকটা রোগে আমরা বেশি পাই সেটা হচ্ছে যে অনেক সময় ডায়াবেটিস জনিত জটিলতা অর্থাৎ ডায়াবেটিস খুব কমে যাওয়া অথবা ডায়াবেটিস খুব বেড়ে গিয়ে রোগী অজ্ঞান হয়ে কিন্তু আমাদের নিউরোমেডিসিন এসে ভর্তি হয় তো এই তিনটা রোগ কিন্তু আমরা বেশি পাই এছাড়া আরও যে অসুখগুলোর কথা আমরা বলি যে সেটা হচ্ছে হঠাৎ করে পায়ের নিচের অংশ অবশ হয়ে যাওয়া হঠাৎ করে চার হাত পা অবশ হয়ে যাওয়া এই ধরনের রোগীগুলো আমরা দেখতে পাই আর একটা রোগের কথা আমরা বলবো যে মাথা ব্যথা এবং খিচুনি বা ইপিলেপসি বা মৃগী রোগী এই রোগীগুলো মূলত নিউরোমেডিসিন ওয়ার্ডে বেশি আসে স্যার এই যে মৃগী রোগীতে আমরা প্রায়শ দেখতে পাই এদের চিকিৎসাটা কি ধরনের চিকিৎসা হয় স্যার অনেক ধন্যবাদ আসলে মৃগী রোগী আমরা ইজি e e বলে একটা পরীক্ষা আছে সে পরীক্ষা করে আগে নিশ্চিত হয় যে কোন ধরনের মৃগী এটার অনেক টাইপ আছে কোন পর্যায়ে কোন পর্যায়ে আছে তো সেই পর্যায়ে বুঝে সেই অনুযায়ী ওষুধ দেওয়া হয় এবং বলা হয় যে ওষুধগুলো খেয়ে যেতে হবে বন্ধ করা যাবে না তবে এক ক্ষেত্রে বলা হয় যে কোনো রোগীকে ওষুধ দেওয়ার পরে যদি পাঁচ বছরের মধ্যে একবারও খিচুনি না হয় অথবা কোনো কোনো বই বলে দুই থেকে পাঁচ বছর তাহলে ওষুধটা আস্তে আস্তে বন্ধ করে দেওয়া যায় কিন্তু ওষুধটা আমরা ইউজুয়ালি পাশে লেখা থাকে চলবে এবং আমরা ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধগুলো বন্ধ করতে নিষেধ করি স্যার এই যে স্ট্রোকের যে জটিলতা এই স্ট্রোকের জটিলতা এটা প্রতিরোধের কী কী উপায় আছে স্যার অনেক ধন্যবাদ আসলে স্ট্রোক হলে আমাদের শরীরের একদিকে অবশ্য হয়ে যায় এটা প্রধান লক্ষণ হঠাৎ করে রোগী বলবে এবং এটা সাডেন হয় বা হঠাৎ হয় রোগী বলবে আমি সুস্থ ছিলাম অজু করতে গেলাম অজুর পানি ব্যবহারের সময় আমার হাত একদিকে অবশ্য হয়ে গেল পা অবশ্য হয়ে গেল এটা হচ্ছে স্ট্রোক মূলত এক পাশটা অবশ হয়ে যায় সেটা ডান দিক হতে পারে বাম দিকে হতে পারে দ্বিতীয়ত যে বিষয় রোগীরা অনেক সময় কথা জড়িয়ে যায় আমি যে কথা বলছি বলতে বলতে কথাটা জড়িয়ে গেল হঠাৎ করে এটা একটা স্ট্রোকের লক্ষণ আর একটা আপনার আপনার অনুষ্ঠান শুরুর আগে আপনি আলোচনা করছিলেন যে ঝিনঝিন করা অনেক সময় এরকম লক্ষণ আসছে যে রোগীর ডান দিকে বা বাম দিকে ঝিনঝিন করছে এক পাশে হঠাৎ করে বলবে আমি রাতেও সুস্থ ছিলাম সকালে উঠে দেখি আমার ডান হাত আর ডান পা কেমন জানি ঝিনঝিন করছে এবং দুর্বল লাগছে এটা স্ট্রোকের লক্ষণ হঠাৎ করে কথা বন্ধ হয়ে যাওয়া হঠাৎ করে দেখতে না পাওয়া হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া এগুলো মূলত স্ট্রোকের লক্ষণ তবে সবচেয়ে বেশি যেটা আমরা পাই সেটা হচ্ছে শরীরের একটা পাশ অবশ হয়ে যাওয়া এটা কিন্তু আমরা সবচেয়ে বেশি পাই আর আপনি যে লক্ষণটা বললেন এক পাশ ঝিনঝিন করা এক পাশে খারাপ লাগা দুর্বল লাগা এটাও কিন্তু স্ট্রোকের লক্ষণ এটা থেকে প্রতিরোধের উপায় বা কি ধরনের সাবধানতা মেনটেন করা উচিত যেন এই ধরনের স্ট্রোক না হয় অনেক ধন্যবাদ সুন্দর প্রশ্ন আসলে এই ক্ষেত্রে আমরা বলি স্ট্রোকের প্রধান কারণ দুইটা একটা হচ্ছে উচ্চ রক্তচাপ আর দ্বিতীয় হচ্ছে ডায়াবেটিস এই দুইটা হচ্ছে আমরা দেখেছি ওয়ার্ডে যাদেরই স্ট্রোকের রোগী আসে তখন দেখি যে এই দুইটার একটা কিছু আছে রোগীর হয় ডায়াবেটিস আছে অথবা প্রেশার আছে অথবা দুইটাই আছে কোমরবিডিটিস যেগুলো এখন স্ট্রোক প্রতিরোধের প্রধান উপায় হচ্ছে ডায়াবেটিস যদি কারো থাকে সেটা কন্ট্রোল করা কারো যদি উচ্চ রক্তচাপ থাকে সেটা কন্ট্রোল করা এই দুইটা যদি কেউ নিয়ন্ত্রণে রাখতে পারে তার স্ট্রোক হওয়ার চান্সটা অনেক কমে যায় এটা প্রতিরোধের প্রধান উপায় আর একটা কারণ আমরা পাই এটা রক্তে চর্বি বেড়ে যায় রক্তে যদি চর্বি বেড়ে যায় যেটাকে আমরা ডিসলিপিডেমিয়া বলি বা হাইপারলিপিডেমিয়া বলি কোলেস্টেরল যদি বেড়ে যায় তাহলে কিন্তু স্ট্রোক হওয়ার চান্স থাকে জন্য আমরা বলি যে যাদের সন্দেহ আছে বা পরিবারের স্ট্রোকের ইতিহাস আছে তাদেরকে আমরা ব্লাড এটা না মেপে আসলে বোঝা যাবে না যে তার রক্তে কোলেস্ট্রল কী মাত্রায় আছে এটা টেস্ট করে যদি কোলেস্ট্রল বেশি থাকে তখন কোলেস্টেরলটা নিয়ন্ত্রণের বিভিন্ন ওষুধ পাওয়া যায় বিভিন্ন আমরা খাবার খেতে কিছু খাবার খেতে নিষেধ করি তখন কিন্তু স্ট্রোকের চান্সটা এছাড়া স্যার আমরা দেখতে দেখতে পাই বা অনেক সময় শুনে থাকি যে বিশেষজ্ঞ ডাক্তাররা এই ধরনের পরামর্শ দিয়ে থাকেন যে প্রতিদিন অন্ততপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট প্রতিদিন না হলেও সপ্তাহে পাঁচ দিন জোরে জোরে হাঁটতে হবে ব্যায়াম করতে হবে এবং আমরা ট্রান্সফ্যাট থেকে দূরে থাকার জন্য পরামর্শ পাই এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন স্যার ধন্যবাদ এটা সত্য আমাদের বলি যে সপ্তাহে তিরিশ মিনিট করে মোট পাঁচ দিন ব্যায়াম করতে হয় এটা আপনি যেটা বলেন সেটাই সারা পৃথিবীতে স্ট্যান্ডার্ড নিয়ম প্রতিদিন তিরিশ মিনিট বলে আর সপ্তাহে পাঁচ দিন এভাবে ব্যায়াম করলে স্ট্রোকের সম্ভাবনা অনেক কমে যায় এটা একটা আমরা চাইলেই করতে পারি যদিও হাঁটা চলা এখন আসলে সবার জন্য করা খুব কষ্টকর তারপরে আমরা বলি যে কেউ যদি নিয়মিত পরিশ্রম করে বা ব্যায়াম করে তার কিন্তু স্ট্রোক হওয়ার চান্সটা অনেক কমে যায় এবং আপনি যে সময়টা বললেন এটা গুরুত্বপূর্ণ যে সপ্তাহে মোট পাঁচ দিন ব্যায়াম করতে হবে এবং প্রতিদিন তিরিশ মিনিট অন্তত পক্ষে পাঁচ দিন হ্যাঁ, সপ্তাহে পাঁচ দিন ধন্যবাদ স্যার আসলে যে আমাদের মাহে রমজান মাস চলছে স্যার আমরা সাধারণত দেখে থাকি যে আমাদের মধ্যে তৈলাক্ত খাবার বা ট্রান্সফ্যাট খাবার প্রবণতাটা এই মাসে যেন আরও বেড়ে যায় কিন্তু এটা তো প্রচণ্ড ক্ষতিকর এটা আপনি কীভাবে ব্যাখ্যা করছেন আমাদের স্ট্রোকের ওয়ার্ডে যে রোগীগুলো আসে তাদের দেখি যে চর্বি রক্তে বেশি থাকে অনেকের আর রোজার মাসে যদি এভাবে তেল চর্বি খাওয়া হয় রক্তে চর্বির পরিমাণ বাড়বে এবং স্ট্রোকের সম্ভাবনা বাড়বে এটা ঠিক এখন যে বিষয়টা শুধু স্ট্রোকের সম্ভাবনা না আমাদের আরও গুরুত্বপূর্ণ স্ট্রোকের রোগীরা কিন্তু মারা যায় কম এমনি শারীরিকভাবে পঙ্গু হয়ে যায় হাঁটতে সমস্যা হয় রোগীর কথা বলতে সমস্যা হয় দেখতে সমস্যা হয় কিন্তু হার্ট অ্যাটাক আমাদের যে রাজশাহী মেডিকেল কলেজের যে কার্ডিওলজি বিভাগ <coughs> আপনি অবাক হয়ে যাবেন সেখানে প্রতিদিন গড়ে কিন্তু একটা ভালো অ্যামাউন্ট রোগী মারা যায় এবং হার্টের অসুখ কিন্তু সময় দেয় না হঠাৎ তীব্র বুকে ব্যথা হবে এবং তার সাথে সাথে রোগী ঘামতে থাকবে বমি হবে তারপরে হঠাৎ করে দেখা যাবে মারা মারা গেল এইটারও মানে হার্ট অ্যাটাকেরও অন্যতম প্রধান কারণ কিন্তু এই তিনটাই আমি যে বললাম ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এবং আপনি যেটা বলছিলেন যে কোলেস্ট্রল বেড়ে গেলে এবং আমাদের যে এখন ব্যায়াম করি না এটা একটা কারণ কিন্তু তাহলে তো আমরা ঘুরে ফিরে আবার একই জায়গায় যাচ্ছি যে আমরা ওই যে লিপিড লিপিড থেকে সাবধান মানে ওই যে ট্রান্সফার থেকে সাবধান থাকতে হবে এবং নিয়মিত ব্যায়াম করতে হবে স্যার আচ্ছা, রোজার মাসে যারা রেগুলার ব্যায়াম করে এই রোজার মাসটাতে তাদের এই ব্যায়ামের রুটিনটা কেমন হবে স্যার ধন্যবাদ আসলে রোজার মাসে আমরা বলি যে সকালে ব্যায়াম করতে নিষেধ করি যদি ডায়াবেটিস থাকে তাতে সারাদিনে রক্তের গ্লুকোজ কমে যেতে পারে যেটাকে আমরা হাইপোগ্লাইসিমিয়া বলি এবং হাইপোগ্লাইসিমিয়া থেকে কিন্তু প্রচুর রোগী খারাপ কিছু হয়ে যেতে পারে সেই কারণে আমরা বলি যে রোজার মাসে ব্যায়াম করবেন ইফতারির পরে আর কেউ যদি তারাবির নামাজ পড়তে পারে বিশ রাখাত তাহলে তার কিন্তু ব্যায়ামটা হয়ে যায় যথেষ্ট সেটা হ্যাঁ সেটা আমরা একটু উৎসাহ দিই যাতে তারাবি পরে যাদের ডায়াবেটিস আছে কারণ যারা ব্যায়াম করে তারা কিন্তু রেগুলার ব্যায়াম করে আমরা সকালবেলাটা একটু পরিহার করতে বলি করলে সন্ধ্যার পরে অথবা ইফতারি মানে ইফতারির পরে অথবা তারাবির নামাজ কেউ যদি পড়তে পারেন সেটাই ব্যায়াম কিন্তু হবে তার হ্যাঁ।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 Your dream, our initiative. সুপ্রিয় দর্শক মণ্ডলী ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পবিত্র মাহেরমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান হিলটেক মাহেরমজানের স্বাস্থ্য স্বাস্থ্যভাবনা অনুষ্ঠানে আমি হাসান আবাবিল এবং আমার সঙ্গে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন doctor Mohammad Fazlul Kabir Pavel medical officer neuro medicine বিভাগ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল আপনার জ্ঞাতার্থে জানিয়ে রাখছি Hilltech real estate and builders পুরো রমজান মাস জুড়ে অ্যাপার্টমেন্ট বুকিংয়ে রাখছে বিশেষ আকর্ষণীয় উপহার স্যার আপনার সঙ্গে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলছিলাম আমাদের দর্শকও কিছু প্রশ্ন করে থাকে আমরা সাধারণত দেখতে পাই যে আমাদের প্রত্যেকের বাসায় মা বোনদের কিছু নিউরোজিক্যাল সমস্যা হয় স্যার বিশেষ করে যে হাত পা ঝিনঝিন করা দুর্বল লাগা কোমর ব্যথা তো সাধারণ চিকিৎসা তারা কী নেবে বা কী ধরনের সাবধানতা তারা মেনটেন করবে স্যার অনেক ধন্যবাদ আসলে প্রথমত যেটা বলি যে কোমর ব্যথা হাঁটু ব্যথা এটা আমাদের দেশের মেয়েদের সবচেয়ে বড় সমস্যা আমরা বিভিন্ন জায়গায় দেখি হসপিটালেও দেখি এটার প্রধান কারণ হচ্ছে তাদের যে বসার প্যাটার্ন তাদের যে কাজের প্রচুর কাজ করেন তারা আর বিশ্রাম সেভাবে পান না এটা কিন্তু প্রধান কারণ এবং আমাদের যে অনেকের দেখা যাচ্ছে যে সারাদিন যেভাবে বটিতে কাজ করছে চুলায় রান্না করছে বা প্রস্রাব পায়খানা যেভাবে করে তাতে কিন্তু হাঁটু এবং কোমরের ওপর চাপ পড়ে এবং এর ফলে কিন্তু কোমর ব্যথাটা হয় এইসব যাদের আছে তাদেরকে আমরা কমর ব্যবহারের পরামর্শ দিই এবং মাজা ঝুঁকে কোনো কাজ করতে নিষেধ করি তিন কেজি কেউ কেউ বলে পাঁচ কেজির বেশি তোলা যাবে না এবং হাঁটু ব্যথার জন্য আমরা যে চেয়ারে বসে কাজ করতে বলি তিনি যদি চেয়ারে বসে তরকারি কোটেন চেয়ারে বসে রান্না করতে পারেন বা দাঁড়ায় থেকে এটা খুব ভালো হয় কিন্তু যে পদ্ধতিতে বসে বাংলাদেশে রান্না করা হয় তাতে কোমর ব্যথা হাঁটু ব্যথা খুবই বেশি আমাদের দেশে আপনাকে ধন্যবাদ এবং এই নিয়ম মানলেই কিন্তু ভালো থাকেন আর ব্যথা হলে ব্যথার ওষুধ খাবেন না কমলে আপনি ডাক্তার দেখাবেন যে কেন এরকম হচ্ছে তবে কোমর ব্যথা মাজা ব্যথার ক্ষেত্রে আমরা ঝুঁকে কাজ করতে নিষেধ করি ভারী জিনিস বহন করতে নিষেধ করি ওজন কমাতে বলি অনেকের আছে ওজন বেশি তার জন্য কিন্তু হাঁটু কোমর ব্যথা হয় এটা হচ্ছে চিকিৎসা ওবেসিটির মানে কারণে কিন্তু হাঁটু ব্যথা হয় কোমর ব্যথাও হয় আর দ্বিতীয়ত যে বিষয়টা আমরা আপনি বললেন হাত পা ঝিনঝিন করা হাত পায়ের মধ্যে অবসতা লাগা এটা হয় ভিটামিনের অভাবে আমাদের দেশে ভিটামিন বি টুয়েলভের একটা কথা বলি এটার কারণে কিন্তু এটা হয় এবং ডায়াবেটিস একটা অন্যতম প্রধান কারণ অনেকের ডায়াবেটিস আছে অনেক মেয়েরই ডায়াবেটিস আছে তখন কিন্তু হাত পায়ের মধ্যে খুব জ্বালা যন্ত্রণা করে ঝিনঝিন করে হাত পায়ের মধ্যে অবশ লাগে হাত পা শুকায় যায় তো এইগুলো ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে এবং এরকম হলে যে কোনো ডায়াবেটোলজিস্টের সাথে পরামর্শ করতে পারে অথবা একজন মেডিসিন স্পেশালিস্ট অথবা নিউরোলজিস্ট তারা কিছু ওষুধ দেয় হাত পা জ্বালা যন্ত্রণা কমানোর জন্য সেগুলো খেতে পারেন আর ভিটামিন খেতে পারেন মানে সুষম খাবার খেতে বলি ভিটামিন বি টুয়েলভ আসলে শাকসবজিতে কম থাকে এটা মাছ মাংসে প্রচুর পরিমাণে থাকে সেটা যদি খায় তাহলে কিন্তু এটা কমে যাওয়ার সম্ভাবনা থাকে আর যদি না কমে তাহলে একজন ডাক্তার ধন্যবাদ স্যার খুব সহজেই খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের বিশেষ আলোচনা অনুষ্ঠান হিলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা আমরা কথা বলছিলাম আমাদের সম্মানিত আলোচক ডাক্তার মোহাম্মদ ফজলুল কবির পাভেল স্যার আমাদের কাছে একটা প্রশ্ন প্রায়শই এসে থাকে যে উচ্চ রক্তচাপ এবং স্ট্রোক এই দুটো কিন্তু গভীরভাবে সম্পর্কযুক্ত এটা কিভাবে কাজটা ঘটে বা কিভাবে অ্যাক্সিডেন্টটা ঘটে যায় স্যার অনেক ধন্যবাদ রক্তনালীর মধ্যে যে রক্ত যখন চলে তখন কিন্তু একটা চাপ দেয় এটাকে রক্তচাপ বলি এটা স্বাভাবিক মাত্রা হচ্ছে উপরেরটা বলি একশো বিশ আর নিচেরটা বলি আশি এটা হচ্ছে নর্মাল কারো যদি একশো চল্লিশের বেশি চলে যায় অথবা আশির উপরে চলে যায় বা নব্বই বলি আমরা তাহলে কিন্তু তাকে উচ্চ রক্তচাপ বলি এটা কিন্তু রক্তচাপ সবারই আছে এটা রক্তনালীর মধ্যে দিয়ে রক্ত চলাচলের সময় একটা চাপ তৈরি হয় কিন্তু এটা যখন বেড়ে যায় সেটাকে আমরা উচ্চ রক্তচাপ বলি এটা জটিলতা মাথার ব্রেন থেকে শুরু করে পা পর্যন্ত মাথায় হতে পারে স্ট্রোক আমি আগে বলেছি হঠাৎ করে এক পাশ অবশ্য হয়ে যাবে অথবা কথা জড়ায় যাবে চোখ চোখে ঝাপসা দেখবে এগুলো হচ্ছে স্ট্রোকের লক্ষণ আরেকটা হতে পারে হার্ট অ্যাটাক যেটাতে তাৎক্ষণিক একটা মৃত্যুর ঝুঁকি থাকে আর একটা হতে পারে যে কিডনি নষ্ট হয়ে যাওয়া দীর্ঘদিন যদি উচ্চ রক্তচাপ থাকে আস্তে আস্তে কিডনিটা নষ্ট হয়ে যায় আরেকটা হতে পারে আমরা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ বলি অর্থাৎ পায়ে কিন্তু ঘা হওয়া পায়ে কিন্তু ক্ষত হওয়া এবং পায়ে কিন্তু অনেক সময় রক্তনালী বন্ধ হয়ে পা কেটেও ফেলতে হয় পায়ে গ্যাংড্রিন বলি পচে যায় একদম কালো হয়ে যায় তো উচ্চ রক্তচাপের জটিলতা কিন্তু অনেক আমি বললাম চোখে নষ্ট হয়ে যায় ব্রেন নষ্ট হয়ে যায় মানে স্ট্রোক করতে পারে হার্ট অ্যাটাক হতে পারে কিডনি নষ্ট হয়ে যায় তো কেন হয় এটা স্ট্রোকে হলে আমাদের ব্রেনের যে রক্তনালী তার উপর চাপ পড়ে এবং রক্তনালীর মধ্যে রক্ত জমাট বেঁধে যায় অথবা রক্তনালী ফেটে যায় ওই চাপ সহ্য করতে না পেরে তখন আমাদের স্ট্রোক হয় রক্তনালী ফেটে গেলে আমাদের কি ধরনের এক্ষেত্রে সাবধানতাগুলো মেনটেন করা উচিত সুন্দর প্রশ্ন উচ্চ রক্তচাপের কিছু নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টের কথা আমরা বলি যেটা ওষুধ ছাড়াই যেমন হাঁটা আপনি আগে বললেন যে প্রতি সপ্তাহে অন্তত সাত পাঁচ দিন ব্যায়াম করতে হবে এবং প্রতিদিন তিরিশ মিনিট করে ফলমূল খেতে বলে ফলমূলে উচ্চ রক্তচাপ কমে বিশেষ করে ডাব ডাবে পটাশিয়াম প্রচুর থাকে এরপরে যেটা বলা হয় স্মোকিং বা ধূমপান কেউ যদি করে সেটা বন্ধ করতে বলি কেউ যদি অ্যালকোহল খায় সেটাকে বন্ধ করতে বলি তেল চর্বি কম খেতে বলা হয় শাকসবজি এবং ফলমূলটা বেশি খেতে বলা হয় এটা করলে কিন্তু উচ্চ রক্তচাপ ওজন নিয়ন্ত্রণ করতে বলা হচ্ছে শরীরে ওজন নিয়ন্ত্রণ করলে দুশ্চিন্তা করলে উচ্চ রক্তচাপ হয় তাহলে এগুলো কন্ট্রোল করবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোনো ডাক্তার তিনি যখন উচ্চ রক্তচাপের ওষুধ দেন পাশে লিখে দেওয়া থাকবে চলবে এখানে একটা ভুল হয় কেউ কয়েকদিন ওষুধ খায় খেয়ে দেখে যে রক্তচাপ কমে গেছে বা স্বাভাবিক হয়ে গেছে তখন বন্ধ করে দেয় তখন হুট করে রক্তচাপ বেড়ে আবার স্ট্রোক করে এবং নিজে নিজে ওষুধটা কিন্তু রিঅ্যারেঞ্জ করে এটা তো একেবারে উচিত না স্যার এবার আমি একটা মজার ঘটনা বলি আপনাকে সেটা হচ্ছে যে এক রোগীর উচ্চ রক্তচাপ আছে তার বাসে একজন উচ্চ রক্তচাপের ওষুধ খায় তিনি সেটা খাওয়া শুরু করছেন কিন্তু এটা আসলে করা যাবে না কারণ উচ্চ রক্তচাপের ওষুধ বয়স তারপরে হচ্ছে তার আরও কোনো সমস্যা আছে কিনা গর্ভাবস্থা এক ধরনের তারপরে মেয়েদের জন্য এক রকমের এক একজনের ক্ষেত্রে এক এক রকম আপনাকে একটা ওষুধ হয়তো উচ্চ রক্তচাপের জন্য দিয়েছি সেটা কিন্তু আমার জন্য প্রযোজ্য নাও হতে পারে মাত্রা ব্যাপার আছে ডোজের ব্যাপার আছে সব কিছু ব্যাপার আছে এই জন্য আমরা বলে থাকি যে আসলে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করা এবং ওষুধের রুটিনে পরিবর্তন আনা একেবারে উচিত না স্যার অনেক চমৎকার কথা বলছিলাম এবং খুব ইনফরমেটিভ কথা আরেকটি বিষয় আপনাকে জানতে চাচ্ছিলাম স্যার যে ডায়াবেটিসের সঙ্গে স্ট্রোকের যে সম্পর্ক এটা কেমন সম্পর্ক স্যার এটা একদম মানে কি বলবো যে সত্যি কথা বলতে ভাই বোনের মতো যে সম্পর্ক মানে এত যাদের ডায়াবেটিস থাকে এবং কন্ট্রোলে থাকে না তাদের কিন্তু স্ট্রোক করার চান্স অনেক বেশি এবং আমরা ওয়ার্ডে যে স্ট্রোকের রোগীগুলো দেখতে পাই প্রায় দেখি যে সব রোগীরই প্রায় ডায়াবেটিস আছে এবং ডায়াবেটিসের ক্ষেত্রেও যেটা বলি এখানে ট্যাবলেট পাওয়া যায় ইনসুলিন পাওয়া যায় তো যাকে যে ওষুধটা দেওয়া হবে ডাক্তার ঠিক করে দেবে সেভাবেই খাবেন কারণ ডায়াবেটিস খুব বেড়ে গেলে স্ট্রোক হতে পারে ডায়াবেটিস খুব কমে গেলে একেবারে ব্রেনের পারমানেন্ট ক্ষতি হয়ে যেতে পারে যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা না পায় এই জন্য ওষুধের ডোজটা ঠিক রাখতে হবে শরীর খারাপ লাগলে দ্রুত গ্লুকোজ মাপতে হবে যে তার কমে গেল না বেড়ে গেল কিনা এটা দেখতে হবে এবং যদি বাসায় সবসময় চিনি বা মানে মিষ্টি জাতীয় কিছু রাখতে হবে যাতে কমে গেলে আমরা বলি তিন পয়েন্ট তিন দশমিক নয় মানে বা থ্রি পয়েন্ট নাইন বলি এর নিচে কমে আসলে বুঝতে হবে তার রক্তে গ্লুকোজ কমে গেছে এবং তাকে সাথে সাথে চিনি না দিলে ব্রেন কিন্তু পারমানেন্ট ড্যামেজ হয়ে যাবে এবং সেই রোগী আর যত চিকিৎসাই করেন পরবর্তীতে তার ভালো হবে না এবং গ্লুকোমিটারও একটা সবসময় সার্বক্ষণিক রাখা উচিত যদি বাসায় কোনো পেশেন্ট থেকে থাকে স্যার খুব চমৎকারভাবে ব্যাখ্যা করছিলেন আরেকটি বিষয় স্যার আমরা কিছুক্ষণ আগেও আলোচনা করছিলাম যে হাত পা ঝিনঝিন করলে হ্যাঁ, এবং অনেক সময় দেখা যায় স্টক করার পর এক পাশ অবশ হয়ে যায় সেক্ষেত্রে স্যার থেরাপি নেওয়ার কোনো সুযোগ আছে কিনা এবং থেরাপি নিলে সেটা কী ধরনের থেরাপি হবে স্যার ধন্যবাদ আসলে থেরাপিটাই এখানে মূল চিকিৎসা কারণ হাত যদি এক পাশ দুর্বল হয়ে যায় বা হাত ঝিনঝিন করে বা হাতটা প্যারালাইসিস হয়ে যায় হাত পা সেটা থেরাপিতে খুব ভালো উপকার হয় এমন কোনো ওষুধ নাই যে এই প্যারালাইসিসটাকে সারিয়ে তুলবে কোনো ওষুধ আজ পর্যন্ত আবিষ্কার হয়নি তবে এটা যদি নিয়মিত ফিজিওথেরাপি বলি আমরা তারা বিভিন্ন রকম ওষুধ দেয় বিভিন্ন রকম ব্যায়াম করায় বিভিন্ন মেশিন ব্যবহার করে করে চিকিৎসা করলে কিন্তু ঝিনঝিনও ভালো হবে এবং আপনার যে প্যারালাইসিস সেটা অনেক ইম্প্রুভ করে সেটা ফিজিওথেরাপির রোলটাই আমরা এখানে বেশি বলি আর যে কারণে স্ট্রোক হলো আমরা প্রথমে চেষ্টা করে আইডেন্টিফাই করতে যে কেন স্ট্রোক হলো সেই কারণটা যদি আমরা সমাধান করতে পারি সেটা সবচেয়ে ভালো হয় চিকিৎসাটা কারণ নাহলে আরেকবার রিকারেন্ট স্ট্রোকগুলো আবার স্ট্রোক হতে পারে আমরা স্ট্রোক প্রতিরোধের জন্য কিছু ওষুধ দিই আর কিছু ওষুধে যা আবার যাতে স্ট্রোক না হয় আর প্রথমত যে ডায়াবেটিস বা প্রেশার আছে কিনা সেই ওষুধটা আমরা ঠিক করে দিই কারণ আমরা দেখেছি যে প্রেশার এবং ডায়াবেটিস যদি কন্ট্রোলে না রাখে একটা স্ট্রোকের রোগী কিছুদিনের মধ্যে আবার স্ট্রোক করবে এবং যতবার স্ট্রোক করবে তার ক্ষতি হবে এবং ব্রেনের কিন্তু একটা পারমানেন্ট ড্যামেজ হয়ে যাবে এমন একটা সময় আসবে সেই রোগী হাঁটাচলা করতে পারবে কামব্যাক করা অসম্ভব কামব্যাক করা সম্ভব না হ্যাঁ, ধন্যবাদ পাবেল স্যার আপনার সঙ্গে খুব গুরুত্বপূর্ণ কথা বলছিলাম আপনি অনেক মূল্যবান সময় ব্যয় করে আমাদের বরঞ্জ অনলাইন টেলিভিশন স্টুডিওতে এসেছেন হ্যাঁ, সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখছেন পবিত্র মাহেরমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান হিলটেক মাহেরমজানের স্বাস্থ্য ভাবনা আমরা স্যার একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনার কাছে সর্বশেষ যে বিষয়টি জানতে চাচ্ছিলাম যে রমজান মাস কিন্তু আমাদের মুসলিম উম্মার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি মাস আমাদের ইবাদত বন্দেগীর মাস এবং এই মাসে আমাদের খাদ্যাভাসটা কী ধরনের খাদ্যাভাস আয়ত্তে আনা উচিত এবং সেটি সারা বছর কন্টিনিউ করা উচিত অনেক ধন্যবাদ আমরা যেটা দেখি যে ফলমূল এবং শাকসবজি বেশি খেলে অনেক রোগ প্রতিরোধ হয় এটা আমরা সবাই খেতে সবসময় পরামর্শ দিয়ে থাকি আর দ্বিতীয়ত যেটা তেল চর্বি এবং যে যেটা অ্যাভয়েড করাটা ভালো আর হচ্ছে যে বাসার তৈরি খাবারটা প্রেফার করে সবাই যে কারণে এখানে কিন্তু মানে তেলের ব্যাপার বলেন বা আদার্স যে উপাদান বলেন এগুলো ভালো দেওয়ার চেষ্টা করে সবাই তো বাইরের খাবারটা যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে দ্বিতীয়ত যেটা সেটা ফলমূল শাকসবজি বেশি খেতে হবে আর বাসায় খিচুড়ি খেতে পারেন বাসায় যদি অনেকে ভাতের সাথে সবজি বা মাছ মাংস খেতে পছন্দ করেন এই খাবারটা ভালো হয় এবং রোজার মাসে ওজন কমে যাওয়ার কথা কিন্তু আমাদের দেশে দেখা যায় উল্টা বাড়ে এবং এটা আমরা সবাই যেহেতু বাইরের খাবার খাই বাইরের ইফতারি করতে হয় এবং সবাই রিচ ফুড খায় তো এগুলো যদি সারা বছর এরকম হলে রক্তের চর্বি বেড়ে গিয়ে স্ট্রোক হবে হার্ট অ্যাটাক হবে এবং রোগী মৃত্যু ঘটতে পারে আর ডায়াবেটিসও কন্ট্রোলে থাকবে না এবং উচ্চ রক্তচাপও কন্ট্রোলে থাকবে না কারণ ডায়াবেটিস রোগীকে আপনি যদি তেল চর্বি বেশি খাওয়ান প্রচুর পরিমাণে বেশি খায় ভাত হোক বা পোলাও হোক বা খিচুড়ি হোক তাহলে ডায়াবেটিস বেড়ে যাবে এবং কন্ট্রোলে থাকবে না তারপরে শরবতের একটা বিষয় আছে চিনি টিনি থাকে এইগুলো খেলে কিন্তু ডায়াবেটিস অনেক সময় রোজাদাররা মনে করে স্যার যে সারাদিন রোজা ছিলাম একটু শরবত খেলে তো অ্যাডজাস্ট হয়ে যাবে ডায়াবেটিসের পেশেন্ট এই ধরনের চিন্তা ভাবনা করে তা আসলে তো এটা ডাইরেক্ট চিনি মানে ফলের রস খেতে বলে আপনি যেমন তরমুজের জুস খেতে পারেন এটাতে অনেক উপকার হবে আপনি যদি বলেন অথবা যদি বেল বলেন এটা এটাকে আমরা বলি যে এনকারেজ করি কিন্তু চিনিটা আসলে ডায়াবেটিস রোগীদের জন্য আমরা অ্যাভয়েড করতে কোনোভাবে অ্যালাউ করা যায় না স্যার একেবারে একেবারে শেষ একটি বিষয় আপনাকে জানতে চাচ্ছিলাম যে আমাদের দেশে অধিকাংশ মানুষ কিন্তু নিম্ন মধ্যবিত্ত আপনি যদি এই শ্রেণীর মানুষদের জন্য প্রতিদিন দুটো অথবা তিনটা ফল খেতে বলেন তাহলে আপনি কোন ফলগুলোকে সাজেস্ট করবেন স্যার আমরা কলার কথা বলি ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কলা ছোট একটা কলা কিন্তু যাদের ডায়াবেটিস নাই তারা দুই তিনটা কলা খেতে পারে এটা দামও নাগালের মধ্যে এবং এটা তো ভেজাল মাস পাওয়া সম্ভাবনা কম দ্বিতীয়ত যেটা কমলা লেবু যদি খেতে পারে অথবা লেবুর রস এটা খুবই উপকারী ভিটামিন সি থাকে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর যদি আমাদের দেশের প্রেক্ষিতে বলেন তরমুজ এখন বাজারে প্রচুর চোখে পড়ছে এটাও খুব উপকারী তরমুজটা খেতে পারে ধন্যবাদ স্যার আমরা অনেক গুরুত্বপূর্ণ কথা বললাম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা এতক্ষণ দেখলেন পবিত্র মাহের রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন হিলটেক মাহের রমজানের স্বাস্থ্য ভাবনা হিলটেক পুরো রমজান মাস জুড়ে এলাহি টাওয়ারে প্লট বুকিং দিলে থাকছে আকর্ষণীয় পুরস্কার অনুষ্ঠান গ্রন্থনা এবং উপস্থাপনায় আপনাদের সঙ্গে আমি ছিলাম এতক্ষণ হাসান আবাবিল আর আমাদের মাঝে আজকে সম্মানিত আলোচক হিসেবে আমাদের সাথে কথা বলেছেন doctor Mohammad Fazlul Kabir Pavel medical officer neuro medicine বিভাগ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল স্যার আমাদের মাঝে এসে উপস্থিত হওয়ার জন্য এবং এত গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি স্যার এবং খুব সামান্য একটি উপহার আপনার জন্য স্যার অনেক ধন্যবাদ আপনাকে আমরা বিশ্বাস করি স্যার আজকে